হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জিমেলকে আপনারা পারমানেন্টলি ডিলিট করবেন তো এই জন্য আপনারা আপনাদের মোবাইলে হলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে নিয়ে কাজটি করলে আমার মতোই করতে পারবেন তো ক্ষেত্রে আমি পিসি দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজে গিয়ে ডেস্কটপ মোড অন করে নিতে পারেন তো এখানে আমি সার্চ বারে লিখবো মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট লিখে সার্চ করে দিব অ্যান্ড দেখুন যে গুগল যে মাই অ্যাকাউন্টস আছে সেটি আমরা ক্লিক করে দিব go to Google account and এরকম আসবে আসার পর আপনারা যে জিমেইলের অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার এই জিমেলটিকে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা দেখে নেবেন না হলে উল্টা উল্টা ডিলিট করে দেবেন তো আমরা এটাকে সিলেক্ট করার পর পর আমরা চলে যাব ডাটা অ্যান্ড প্রাইভেসিতে এখানে আসার পর আপনারা একটু নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন যাওয়ার পর আরও একটু যাবেন যাতেই থাকবেন যেতে থাকবেন তো এখানে দেখুন লেখা আছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট তো আমরা এটার উপর ক্লিক করে দিব এখানে আপনাদের পাসওয়ার্ডটি চাবে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এরপর পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দেবেন তো দেখুন এখানে কতগুলো অপশন আসছে তো এটা আপনারা কেয়ারফুললি পড়ে নেবেন পুরো জিনিসটা কি বলতে চাচ্ছে তো আপনারা চাইলে আপনাদের এখানকার যে তথ্যগুলো আছে সবগুলো ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ইউরো ডাটাতে ক্লিক করে তো এখানে দেখুন আপনার যে যে জিনিসগুলো আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে তো এগুলো দেখেন তারপর ইয়েসে ক্লিক করে দেবেন তারপর এখানে ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন তো এখানে দেখুন লেখা আছে your Google account and all its data have been deleted if you accidentally deleted your Google account you have a short amount of time to try recover it আপনি যদি ডিলিট করার পর এটাকে রিকভার করতে চান তাহলে এখানে অল্প সময়ের মধ্যেই করতে হবে না হলে আপনি রিকভার হয়তো করতে পারবেন না অ্যাকাউন্ট সাপোর্টে গিয়ে আপনি আবার রিকভার করে নিতে পারেন যদি ভুলবশত আপনি ডিলিট করে থাকেন আর যদি ডিলিট করে থাকেন তাহলে ওইটা ডিলিট হয়ে গেছে আপনার আর কিছু করা লাগবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা ইউটিউব রিলেটেড আর্নিং রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আমার চ্যানেলে আসতেই থাকে আপনি যদি এর আগের ভিডিও দুটি দেখে না থাকেন এই পাশের ভিডিও দুটি দেখে নেবেন আর যদি আমাদের সঙ্গে আরও বেশি কানেক্টেড হতে চান তাহলে এদিকে দুটি চ্যানেল আছে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে